যে এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেস্তাকে তিনি বলেছেন এই মালেক মূলত কে জিবিল্লামিন বলেছেন এই মালেক হচ্ছে জাহান নামের রক্ষাকারী ফেরেস্তা জাহান নামের চিফ অফ কমান্ড তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান নামের একটু উকি দিয়ে দেখার জন্যে নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান নামে সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি জাহান নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতে মোহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান নামে যাবে অন্য উম্মতের নয় এই উম্মতে মোহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহান নামে যাবে অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশন যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে ইল্লাম আশা আল্লাহ এরপরে নবী সাল্লাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তামা দিয়ে তৈরি হাতের নখগুলো এই নখ দিয়ে তারা তাদের গাল আচর দিচ্ছে এবং গোস্ত তুলে খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গিবত পরনিন্দা এবং ঘড়ি করত আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ অর্থাৎ এই উম্মার মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্যে অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে গিবতের মহামারী পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে এই কারণেই বারজাখি জীবনে তাদের এই শাস্তি হবে তিনি আরও সামনে গেলেন তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেয়া আছে দুইটা থালা একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোস্ত আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোস্ত নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোস্তগুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ গোস্ত সুন্দর সেটা খাচ্ছে না নবীজি বললেন এরা কারা জিব্রাহল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো অর্থাৎ ব্যবিচার করত। অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে সেটা হলো এই ব্যবিচারের মহামারী জিনা এবং পরকীয়া ব্যবিচারের আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন ডিভোর্স দিন দিন বাড়ছে ব্যবিচার দিন দিন বাড়ছে ধর্ষণ দিন দিন বাড়ছে জিনা লাইসেন্স দেয়া হচ্ছে সুফান আল্লাহ নবী সাল্লাম বলেন আমি আরও সামনে গেলাম আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে আজাব নবীজি বলেন এরা কারা জিব্রাহল আল ইসলাম বলে এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত সুদ যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল হয় সুদ খেত না হলে সুদ দিত না হলে সুদের সাক্ষী থাকতো না হলে সুদের কথা লিখে রাখত কোনো না কোনোভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে ঠিক আজকে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তিনি আরও বললেন আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে পাথর জিব্রাহিল আল ইসলাম বলেন এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল নবীজি বললেন আমি দেখলাম আরও অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে আবার ফসল গদাচ্ছে এভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে আমি বললাম এরা কারা জিব্রাহিম আল ইসলাম বললেন এটা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি সাবিল্লাহ যারা আল্লাহর পথে জিহাদ করেছিল যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন সাত থেকে সাতশো গুণ পর্যন্ত সাত থেকে সাতশো পর্যন্ত যাদের ফল ফসলের বীজ বোনার সাথে সাথে তাদের ফসল ফলে যাচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন আল্লাহ